پہلی نہ منظور تھا اور نہ اب منظور ہے اور آئین ہند ہمیں کبھی منظور نہیں تھا اور نہ ہوگا ہم کیا چاہتے ہیں آزادی ہم کیا چاہتے ہیں آزادی آزادی کا مطلب کیا آزادی کا مطلب کیا بات کو اور مجھے میں نہ کسی سے بھولی جس سے آج इसीलिए इतनी आवाम आज सड़कों पे इसलिए इतने एहतजाज कर रहे हैं भरपूर अंदाज में बच्चे औरतें जितने भी यहाँ के कश्मीरी लोग हैं वो सब बाहर निकले हैं हम आज़ादी चाहते हैं भारतीय तसलुत से इस साम्राज्य से हम आज़ादी चाहते हैं हम क्या चाहते हैं नबी के सदके कुरान के सदके आवाज दो কাশ্মীরের হাজারো লোকের বিক্ষোভের সেই ভিডিও যা হয়নি বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ ভারত শাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিলের প্রতিবাদে রাজধানী শ্রীনগরে শুক্রবার হাজার হাজার লোকের বিক্ষোভের ভিডিও ফুটেজ হাতে এসেছে যদিও ভারত সরকার দাবি করেছে ওই রকম কোনো বিক্ষোভ হয়নি ভিডিওতে দেখা যায় হাজার হাজার লোকের সেই বিক্ষোভে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে মুহুমুহুর স্লোগান উঠেছে ওই বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস ও সরোরা গুলিও নিক্ষেপ করেছে ভিডিওতে গুলির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে বিক্ষোভকারীদের ছোটাছুটি বিক্ষোভকারীদের কারো হাতে কালো বা সবুজের উপরে চারতারা আঁকা পতাকা কারো হাতে উই ওয়ান্ট ফ্রিডম লেখা পোস্টার মানুষের গোলাতেও শোনা যাচ্ছে স্বাধীনতার দাবিতে স্লোগান কয়েকজন এই ভিডিওতে বলেছে তারা কাশ্মীরের স্বাধীনতা চায় তবে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার টুইট করে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হাজার হাজার লোকের বিক্ষোভের যে খবর বেরিয়েছে তা ভুল এবং শ্রীনগর ও বারমুল্লায় কয়েকটি বিক্ষোভ হয়েছে তাতে বিশ জনে বেশি মানুষ ছিল না ভারতের সংবিধান থেকে কাশ্মীর রাজ্যের স্বায়ত্তশাসন দানকারী তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করার পর থেকে রাজ্যটি কার্যত অবরুদ্ধ এবং বিচ্ছিন্ন অবস্থায় আছে